ভালো করে মেঘলা শেষ নাকি আছে কয়টা লাগবে ভাই? পার্সেল দেবে একটা একটা পার্সেল দেওয়া যাবে আরেকবার বললেন ভাই স্পাইরাল পটেটো চিপস প্রাইস কত ভাই বিশ টাকা করে বিশ টাকা আপনি সবটার দেন কয়টা থেকে ভাই সবটার দেন কয়টা থেকে সাড়ে চারটা থেকে দশটা পর্যন্ত সাড়ে চারটা থেকে দশটা ভাই আপনার শপের লোকেশনটা একটু বলে দেন ভাই শপের লোকেশন ডাইরেক্ট কুষ্টিয়া সরকারি কলেজের একদম যাত্রী সামনেতে একদম সামনে বাম হাতে যাত্রী সামনে হতে কত সময় লাগে ভাই ছয় সাত মিনিট Thank you. तो टाइम का निकाल के इक्वेशन को सॉल्व किया नेहमी जावे ना नेहमी जावे ना आम्ही राखू आहे Gracias.